হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি অ্যাভাইভ ওয়ার্ল্ড মাইনিং প্রজেক্টটা নিয়ে আমি ইতিমধ্যে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি এবং ইতিমধ্যে আপনারা অনেকে যুক্ত হয়েছেন আমার রেফারেল লিঙ্ক ইউজ করে এবং এর বাইরেও আমি জানি আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেকে রয়েছেন যারা অ্যাভাইভ অ্যাপসে অ্যাভাইভ এবং বিটিসি মাইনিং করছেন তাই আমি মনে করছি যে আপনাদেরকে সমস্ত খবরাখবর এবং আপডেট এই প্রজেক্টটির আমার দেওয়া একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি প্রজেক্টটি খুবই সম্ভাবনাময় একটা প্রজেক্ট কারণ সেম একটি প্রজেক্ট এর আগে আপনারা হয়তো জানেন সাতোশি কোর সেটা অলরেডি মার্কেটে সাকসেসফুলি লঞ্চ করেছে এবং আমরা সেখান থেকে প্রফিট বুক করতে পেরেছি আপনি যদি আজকে থেকে অ্যাভাইব মাইনিং শুরু করেন তাহলে বেশ কিছু সময় হাতে আছে যে সময় আপনি বেশ কিছু কয়েন এবং সাথে সাথে কিছু বিটিসি এখান থেকে আর্নস করতে পারবেন এবং এটা সাকসেসফুলি মার্কেটে লঞ্চ হলে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট বুক করতে পারবেন আজকের ভিডিওতে অ্যাভাইব মাইনিং প্রজেক্টটা নিয়ে ইতিমধ্যে কিছু স্ক্যাম চলছে মার্কেটে সেই বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করে দিব যাতে এই মাইনিং করতে গিয়ে আপনারা কোনো সমস্যার সম্মুখীন না হন অথবা আপনাদের কোনো অর্থ হারাতে না হয় যারা এখনও এই প্রজেক্টটাতে জয়েন করেননি তারা দ্রুত প্রজেক্টটাতে জয়েন করুন কারণ এখনই জয়েন না করলে আপনার দেরি হয়ে যাবে তারপরে হয়তো সামান্য কিছু যখন শেষের দিকে আপনি জয়েন করবেন সামান্য কিছু এখান থেকে আর্ন করবেন শেষে গিয়ে দেখবেন যখন প্রজেক্টটা সাকসেসফুলি লঞ্চ হবে আপনি খুব সামান্য এখান থেকে আর্ন করতে পেরেছেন তাই দেরি করবেন না কারণ এখানে আমাদেরকে কোনো শ্রম বা অর্থ দিতে হচ্ছে না শুধু দিনে একবার আসবেন এবং ক্লেম করে রাখলেই হয়ে গেল পরবর্তী কাজ সে নিজে নিজেই করতে থাকবে কিভাবে প্রজেক্টটিতে জয়েন করবেন যদি আপনি না বুঝে থাকেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে একটা ভিডিও লিঙ্ক পাবেন আপনি সেটাতে ক্লিক করলে একেবারে আপ টু বটম কি করে আপনি জয়েন করবেন সমস্ত কিছু খুব সুন্দর করে সহজ করে দেখিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আপনি খুব সহজেই দেখে দেখে জয়েন হতে পারবেন আর যদি মাইনিং করতে গিয়ে কোনো স্ক্যামের শিকার না হতে চান তাহলে আজকের ভিডিওটা একটু কন্টিনিউ করবেন কষ্ট করে আর চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে অলে ক্লিক করে দিবেন যাতে কোনো আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে সবার আগে নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে না এই ধরনের ভিডিও প্রয়োজন আছে তাহলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আপনার কোনো বন্ধুর সাথে চাইলে শেয়ার করেও দিতে পারেন আমি অ্যাবাইভ ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আছি এখানে একটা টুইট হঠাৎ করে আমার নজরে এলো এই টুইটটাও একটু আমি আপনাদেরকে দেখাবো ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন তারা এখানে বলেছে স্ক্যাম অ্যালার্ট দেখি কি বলেছে টুইটার ভেতরে বলেছে put it's simple Avivance is an impersonator of Avive World and Avive app. Protect your asset and do not believe in Avivance, they are scammer. এই ছবিটাকে দেখুন এখানে একটা ক্রস দিয়ে দেওয়া হয়েছে অ্যাভাইভেন্স ডট কম এই একটা ওয়েবসাইট যারা অ্যাবাইভ ওয়ার্ল্ড এই প্রজেক্টটার নামে স্ক্যাম করে চলেছে সেটার বিষয়ে অ্যাবাইভ অ্যাপ অর্থাৎ অ্যাবাইভ ওয়ার্ল্ড প্রজেক্টটা আমাদেরকে আগে থেকে সতর্ক করেছে কিভাবে স্ক্যাম করছে আমি একটু এই সাইটটাতে গিয়েই আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যখন আপনাদের গিয়ে অ্যাবাইভেন্স ডট কম লিখে সার্চ করবেন ঠিক স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন আমি এটাকে একটু ইংলিশে ট্রান্সলেট করেছিলাম ট্রান্সলেট করলে আমার কাছেই মনে হলো যে এটা হচ্ছে হুবহু আমাদের অ্যাভাইভ কয়েনের ওয়েবসাইট দেখুন এখানে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ছবি কিন্তু অ্যাভাইভ ওয়ার্ল্ডের ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবেই যখন একটা প্রজেক্ট মার্কেটে আসে এবং সেই প্রজেক্টের মতো করে বা সেই জিনিসের মতো করে অন্য আরও একটা ওয়েবসাইট তৈরি হয়ে যায় নিশ্চিতভাবে সেটা একটা স্ক্যাম কারণ অলরেডি তাদের একটা ওয়েবসাইট আছে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এখানে কেন তারা আলাদা করে আবার নতুন একটা ওয়েবসাইট তৈরি করবে আবার দেখুন অ্যাভাইভ কয়েনের ওয়েবসাইটের নাম অ্যাভাইভেন্স অথচ এখানে তারা তাদের সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো অ্যাড করেছে সেগুলো কিন্তু অ্যাভাইভ ওয়ার্ল্ডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখান থেকে যদি আপনারা ক্লিক করেন আপনারা অবশ্যই অফিসিয়াল অ্যাকাউন্টে চলে যাবেন এবং সেখানে আপনাদের মনে হতে পারে যে এই সাইটটাও অ্যাভাইভ ওয়ার্ল্ডেরই সাইট এখন কথা হলো এটা আমাদের সাথে স্ক্যাম করবে কি করে তার জন্য আমি একটু প্রথম থেকে আপনাদেরকে এই ওয়েবসাইটে ঢুকে দেখাবো আমি প্রথমে আমার ব্রাউজারের সার্চ বারে অ্যাবাইবেন্স ডট কম লিখে ক্লিক করলাম প্রথমে এই সাইটটা লোড হওয়ার পরে দেখুন কানেক্ট ওয়ালেট নামক একটা অপশন আসছে এটাই হচ্ছে স্ক্যাম আপনি যখন এখান থেকে কানেক্ট করবেন তারা আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন অনেকের হয়তো ওয়ালেট শূন্য থাকবে আবার অনেকের ওয়ালেটে কিন্তু অনেক অ্যাসেট থাকতে পারে এখান থেকে তারা আপনার ওই অ্যাসেটটা চুরি করার উদ্দেশ্যে এই স্ক্যামটা তৈরি করেছে এটাই আমাদেরকে আমাদের অ্যাবাই ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সতর্ক করে দেওয়া হয়েছে এই ধরনের অনেক স্ক্যাম আসবে এখনও অনেক দিন সামনে আছে যে সময় আমরা মাইনিং করতে পারবো এই মাইনিং করতে করতে এই ধরনের অনেক স্ক্যাম আসবে আপনারা একটু সতর্ক থাকবেন কারণ এখানে স্ক্যামের শিকার হলে আপনি আপনার অ্যাসেট রিফান্ড পাবেন না কেউ তার জন্য দায়বদ্ধ নয় এবং আপডেট থাকতে সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন সেখানে আমরা আপডেট মেসেজগুলো সবসময় দিয়ে দিব এবং ভিডিও আকারে তো পাবেনই আর সেই সাথে সাথে আপনি চাইলে টুইটারেও আমাকে ফলো করে রাখতে পারেন এবং ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনি চাইলে যুক্ত হয়ে থাকতে পারেন আশা করছি আমাদের এই সব গ্রুপ এবং অ্যাকাউন্টে যুক্ত হয়ে থাকলে আপনি সঠিক সময়ে সঠিক তথ্যটা পাবেন আজকের ভিডিও আপনার কোনো উপকারে আসলো নাকি আসলো না সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে